তো দুটো ডিম let's go open your video and keep it on about ten minutes আসসালামু আলাইকুম গাইস রাত বাজে চারটা তেইশ এই মুহূর্তে আমি একা এত রাতে পড়াশোনা করতেছি বিকজ কালকে আমার exam and this exam is very serious এখানে প্রচুর প্রেশার আসতেছে এক্সামের তার থেকেও বেশি প্রেশার আসতেছে এই এক্সামটা একটা চ্যালেঞ্জের সাথে আমাকে দিতে হবে পরীক্ষার আগে ডিম খেয়ে যাওয়া ঠিক নয় স্পেশালি দুইটা ডিম খেলে দুইটা গোল্লা পাওয়া যাবে মানে ডবল জিরো এরকম একটা কুসংস্কার কিন্তু ছোটোবেলা আমরা শুনে আসতেছি এর জন্য পরীক্ষার আগে অনেকেই ডিম টিম খেতে চান না so my challenge for today যে আমি হচ্ছে আপনাদের সামনে দুটো ডিম খাবো নট ওয়ান নট হাফ পুরোটা পুরোপুরি দুটো ডিম ডিম খেয়ে আমি হচ্ছে আপনাদেরই সামনে পুরো একটা পরীক্ষা দেব সো গাইস এই যে দুটো ডিম এখনই সিদ্ধ করতে আমরা রান্নাঘর চলে যাচ্ছি five four three two one ডিম সিদ্ধ করার প্রসেস একদম ইজি জাস্ট দশ মিনিটের জন্য লবণ মাখা পানির ভিতরে এই দুটো ডিম ছেড়ে দেওয়া হয়েছে এবং চুলার তাপ মোটামুটি হাই রাখা হয়েছে সো আশা করতে ডিমগুলো প্রায় হয়ে গেছে একটু পরে ছুলে আমরা খাওয়া শুরু করে দেবো সো দুটো ডিম রেডি টু কনজিউম বিসমুল্লাহ রহমান রহিম খুব কুসুমটা খুব সুন্দর হয়েছে আপনার দেখতেছেন ডিমের এবার পরীক্ষা দেওয়ার পালা গাইজ আমাদের কিন্তু দুইটা ডিম খাওয়া শেষ একটু পরেই আমাদের কিন্তু এক্সাম শুরু হবে আর এই এক্সামটা অনলাইনে হচ্ছে আমাদের ভিডিও ক্যামেরা অন থাকবে আমাদের কথা স্যাররা শুনতে পাবে এবং ফুল টাইম স্যার আমাদের মনিটর করবে তো দেড় ঘন্টার এই যুদ্ধে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু ইনফরমেশন আমি শেয়ার করে যাচ্ছি আমি আজকের কন্টেন্টের একটা সামারাইজড ভার্সন একটা সংক্ষিপ্ত ভার্সন আপলোড করতে যাচ্ছি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আর ওটার নাম হচ্ছে ফ্যানফেয়ার আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই এই প্ল্যাটফর্মে আপলোড কেন করবো বলে সেটা আমি আপনাদেরকে ইজিলি একটু দেখাই দিই নর্মালি যারা অ্যান্ড্রয়েড ইউজ করতেছেন তারা কিন্তু ইজিলি প্লে স্টোর থেকে এখনই অ্যাপটা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন লিঙ্ক ইন ডিসক্রিপশন আর পাশাপাশি যারা আই ফার্ম ইউজার তারাও কিন্তু চাইলে এই অ্যাপটা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন নেক্সট স্টেপ হচ্ছে সিম্পলি আপনার অ্যাপে আপনার ফেসবুক বা আপনার গুগলের ইমেল দিয়ে আপনি ইজিলি লগ ইন করে নিতে পারেন অর আপনি চাইলে নতুন করে অ্যাকাউন্টও রেজিস্ট্রেশন করতে পারেন এই প্ল্যাটফর্মটা কিন্তু আপনারা চাইলে দশ সেকেন্ড থেকে সাত মিনিট পর্যন্ত বিভিন্ন রকম আপনার ক্রিয়েটিভ কন্টেন্ট আপলোড করতে পারেন এখানে আপনার লাইফস্টাইলের সাথে কানেক্টেড বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি ইন্টারেস্টিং কন্টেন্ট আপলোড করতে পারেন আবার ধরুন আপনি বিভিন্ন রকম রিভিউ বেস ভিডিও করতে পারেন যেমন আমি আমার পার্সোনাল ভিডিও শ্যুটের জন্য বিভিন্ন রকম লাইট ইউজ করি সো এর মধ্যে কোন লাইটটা আমার বেশি পছন্দের আমি কেন সেটা ইউজ করি এর উপকারী অপকারী দিকগুলো কী কী সেগুলো আপনি বলতে পারেন সাথে সাথে আপনার মনে করেন বাসায় অনেক মশা মশা মারার জন্য আপনি ব্যাট ইউজ করেন ইলেকট্রিক ব্যাট এখন হয়তো আপনি অনেক ব্যাট আগে ইউজ করছেন আর একটা ব্যাট আপনার খুব পছন্দের মানে এটা খুবই উপকারী এবং এফেক্টিভ সেটা আপনি সবার সাথে শেয়ার করতে পারেন এবং ফ্যানফেয়ার প্ল্যাটফর্মে আপনি কিন্তু পাচ্ছেন সরাসরি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কানেক্ট হওয়ার সুযোগ এরকম বিভিন্ন ভিডিও আপলোড করার মাধ্যমে এই কন্টেন্টগুলো কিন্তু একটা সময় ভেরিফাইড হয়ে যাওয়ার চান্স থাকে এবং ভেরিফাইড হওয়ার জন্য বেশ কিছু গাইডলাইন আমাদেরকে প্রপারলি মেনটেন করতে হয় তো সেই ব্যাপারে নিয়ে একটু ডিটেলস আপনাদের সাথে আরেকবার আলোচনা করবো তার আগে গাইস আমাকে একটু পরীক্ষা দিতে যেতে হবে শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা আল্লাহ ভরসা বিসমিল্লাহ আমি শুরু করতে যাচ্ছি let's go okay everybody open your please open your video and keep it on please আর সবাই নেন করেন আমি একটা স্ন্যাপশটও নেব ওই যে ইসের জন্য uh, একটা অ্যাটেন্ডেন্স জন্য একটা নিয়ে রাখবো সবাই ওপেন করেন একটা ওপেন থাকুক এই মুহূর্তে আমার পেটে আসলে দুইটা ডিম ছাড়া কিছু ছিল না সো আমাকে রেস্ট অফ দ্য এক্সাম কারো হেল্প ছাড়া একাই যুদ্ধ করতে হবে সো আল্লাহ ভরসা এবং বিসমিল্লা বলে আমার মতো করে আমি পরীক্ষা শুরু করে দিলাম আমরা সাতটা থেকে শুরু করলাম কিন্তু ঠিক আছে সো এই পয়েন্ট থেকে আসলে রিপিটেটিভভাবে তেমন কিছু দেখানোর নাই আমি আমার মতো করে এক্সাম দিয়ে যাচ্ছিলাম বুঝতেই পারতেছি না একা এক্সাম দিচ্ছি দুটো ডিম খেয়ে নিছি সব ধরনের চ্যালেঞ্জের প্রেশার ছিলই তার মধ্যে এক্সামটার কোয়েশ্চেনও বুঝে বুঝে আনসার করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল বাট এক্সাম চলাকালীন সময় হঠাৎ করে কোথা থেকে যেন একটা সাউন্ড হয়ে উঠলো আমার কোনো আইডিয়া ছিল না আসলে সাউন্ডটা কোথেকে হয়েছে আর তারপর পরীক্ষায় এতটুকুই মনোযোগ ছিল যে সেই সাউন্ডগুলো কতটা পাত্তা দিই নাই তাই কন্টিনিউড এবং এক্সাম অলমোস্ট টাইম শেষে যাচ্ছিলো এবং ফাইনালি হচ্ছে এক্সামের জন্য আনসার স্ক্রিপ্টটা ছবি তুলে স্যারকে আবার মিল করতে হয়েছে about ten minutes so finally এক্সামের এই সব কিছু আমাদের সাবমিট করতে হইলো এবং স্যার আমাদেরকে আনসারটা বললো আমার এত খুশির মূল কারণ হচ্ছে এক্সামের পর স্যার যখন আমাদের কাছে আনসারটা বললেন আমি ক্রস ম্যাচ করে দেখলাম আমার আনসারটা আমার বাকি ক্লাসমেটদের সাথে এবং স্যারের সাথে মিলে গেছে so I was quite happy to see the দুইটা ডিম খাওয়ার পর এক্সামটা আলহামদুলিল্লাহ ভালোই হলো after one and half hour exam আমাদের ডিম খেয়ে এক্সাম দেওয়ার পরিকল্পনা শেষ হয়েছে তো মিলাই জুলাই যেটা বুঝলাম সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে প্রত্যেকের সাথে প্রত্যেকের আনসার মিলছে তো সবাই চাকা মারতে হবে তো এই দুই ডিম খেয়ে পরীক্ষা দিলে পরীক্ষা খারাপ হবে জিরো পাবেন এইসব মাথা থেকে ভাই ফেলাই দেন এসব কুসংস্কার উপরে বিশ্বাস করে কোনো লাভ নেই একটা সোজা বাংলা কথা আপনার যা মন এখন আল্লাহর উপর ভরসা করে পরীক্ষা দিতে চলে যান অ্যান্ড লেটস হোপ এই এক্সামের রেজাল্ট খুব সুন পাবলিশ করে দেবে স্যার এবং আমি আপনাদেরকে দেখাতে পারবো এক্স্যাক্টলি আমি কততে কত মার্ক পাইছি মানে একশোতে কত পাইছি সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এর পাশাপাশি আপনাদের সাথে ফ্যানফেয়ার নিয়ে কিছু টিপস শেয়ার করতে চাই আপনি ফ্যানফেয়ার কন্টেন্ট আপলোড করার পর যখন আপনার কন্টেন্টের টাইটেলটা লিখে ফেলবেন হ্যাশট্যাগ অ্যাড করার জন্য একটা স্পেস পাবেন সেখানে আপনি হ্যাশট্যাগুলো কিন্তু আপনার ভিডিওর সাথে রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করবেন এবং আপনি যদি কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট বানিয়ে থাকেন সেক্ষেত্রে ব্র্যান্ডকেও কিন্তু ট্যাগ করতে ভুলবেন না যাতে ব্র্যান্ডের সাথে কানেক্টেড যে মানুষগুলো আছেন এই প্ল্যাটফর্মে তারা আপনার ভিডিওটা সবার আগে সুন্দরভাবে দেখতে পায় এবং অবশ্যই মেকশিওর করতে হবে গাইজ আপনি যে কন্টেন্ট আপলোড করতেছেন সেই কন্টেন্টটা আপনার নিজের কন্টেন্ট মানে অন্য কারো কন্টেন্ট টান নিয়ে নিয়ে এসে পট করে ছেড়ে দিলে হবে না it should be authentic it should be unique এবং এই যে আপনি কন্টেন্ট আপলোড করতেছেন ফ্যানফেয়ার প্ল্যাটফর্মে অ্যাক্টিভ আছে এগুলোর জন্য কিন্তু আপনি বিভিন্নভাবে কয়েন দ্বারা রিওয়ার্ডেড হবেন এই কয়েনগুলোতে আপনি কী করবেন দ্যাটস দ্য কোয়েশ্চেন এটার আনসার হচ্ছে তাদের একটা বিশাল রিডিম স্টোর আছে সেখান থেকে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে TV laptop smartphone cosmetics tech gadget থেকে শুরু করে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় আইটেম কিন্তু ইজিলি এই কয়েনের এগেনস্টে ক্লেম করতে পারবেন এবং সারা দেশে ফ্রিতে ফ্যানফেয়ার এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেবে সো এরকম সুন্দর সুন্দর অপরচুনিটি সহ বিভিন্ন ব্র্যান্ডের সাথে সরাসরি কানেক্ট হওয়ার অপরচুনিটি মিস করতে না চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই ফ্যান ফেয়ার অ্যাপটা ডাউনলোড করে ফেলেন এবং রেজিস্ট্রেশনের পর সুন্দরভাবে কন্টেন্ট আপলোড শুরু করেন আই হোপ আপনাদের ফ্যান ফেয়ারের জার্নিটা অনেক সুন্দর এবং অনেক আমেজিং হোক এবং নেক্সট ভিডিওতে কোন ধরনের চ্যালেঞ্জ আমি করতে পারি সেই বিষয়টা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি looking forward to reading your lovely comments guys এবং thank you all for watching it was an amazing challenge কুসংস্কার টুসংস্কার ওই মাথা মাথা থেকে বাদ দেন একদম feel free to go out there give your exam ডিম না মন যা খুশি তাই খান হারাম কিছু খায়েন না আর কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করে প্রত্যেকটা এক্সাম দেন আল্লাহ ভরসা সবার এক্সাম অনেক ভালো হোক সুন্দর হোক সবার জন্য আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট উইশেস আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ